আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়লো সংক্ষেপ বাড়বে এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় বুলবুলের শক্তি বাড়ছেই ছয় ঘন্টার ব্যবধানে ঘূর্ণিঝড় কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দশ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখানো হচ্ছে এই হুঁশিয়ারি সংকেত আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এখন চার নম্বর সতর্কতা সংকেত রয়েছে সতর্ক সংকেত আরও বাড়বে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা উপকূল হয়ে পশ্চিমবঙ্গ দিয়েও দেশের উত্তর পশ্চিম অঞ্চলের উপকূলীয় অঞ্চল বরাবর অগ্রসর হবে আজ দুপুর পৌনে একটা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় বুলবুল আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে বুলবুল একই এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড়টি শুক্রবার আট নভেম্বর দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ছয়শো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও ঘনীভূত হয়ে উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্র সহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়াত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে এর আগে শুক্রবার ভোর ছয়টায় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘন্টায় নব্বই কিলোমিটার যা একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ